Monkey. Hey, this is show mode. Today I'm going to say something about my province. Yeah. Huh. Ah. Hey. তোরা এসেছিস এখানে আমার র্যাপ শুনতে করবো চিন্তা ভাবনা সব ছেড়ে দে শোন আমি কি বলছি বাংলা হলো একটা সামাজিক চিন্তাধারা এখানে রবি ইন্সপিরেশন বানিয়ে আমার এগিয়ে চলে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে প্রভু অন্যের গার্লফ্রেন্ডকে পটানোর ভুল পরক্রিয়া করে বেড়ে কাবু ধরা পড়লে এ বিবি আনন্দ কাবু রক্ত না মাংস মানুষ সমাজ নোংরামিতে ভরা পেপার খুললে পরে দিল্লি লেটেস্ট নিউজ মাথা দেখ অর্থনীতির ভাগিদারিতে সিন্ডিকেট রাত কেমন ভাবে তবুও আমরা চুপচাপ গণতন্ত্রের প্রতিবাদিত মানুষের ধর্ম প্রতিবাদ করলে পরের দিন পাওয়া যায় মাথাহীন দেহ এইভাবে চলবে আর কতদিন পরিবর্তনের দিন হয়েছে একটা যা বদলাবে না কি না তাও আমার জানা নেই এখানে ভালো মানুষকে কেউ দামি দেয় না যদি কেউ থাকে হরিণের বেশে দশজন হয়ে যায় হিংস্র হয় না কেউ চায় না প্রতিবাদ করতে মরার ভয় যদি পড়ে যায় উল্টো ভাষা এই কারণে আতঙ্ক ছাড়ছে না কাউকে প্রোটেস্ট আমার ধর্ম আজ দিচ্ছে হাসি ডেমোক্রেসি অন্ধকার হাতরে বার পাপি এক দেহ কাল উঠবে কি সকালে সূর্য